প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা একটা মস্ত বড় বাগান এসেছি কি বাগান এটা কি বাগান এটা ভাই পেয়ারা বাগান পেয়ারা বাগান তা আমরা পেয়ারা বাগান নিয়ে আজকে কথোপকথন মানে ঠেলাঠেলি করবো কথা ঠেলাঠেলি কে কত যেতে কে কার কত অভিজ্ঞতা সেটা নিয়ে শুনবো আপনাদেরও ভালো লাগবে ভাই আপনার নাম কি শরীফুল ইসলাম এটা কি কতটুকু বাগান সাতাশ কাটা এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ পেয়ারা বাগান না হ্যাঁ সাতাশ কাঠায় পেয়ারা বাগান ভাই আপনার সাথে আজকে আমি তর্ক বিতর্ক করতে এসেছি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আপনিও তো চাষ করেন আর আমি করি না তাই না জি আপনি চাষ করেন আমি করি না আমার তো চাষই পেশা আর আমি আপনার চাকরিজীবী মানুষ আপনি তো চাকরি করাই ব্যস্ত থাকেন আপনি কি চাষের মর্ম কতটা বুঝবেন যে তর্ক করে জিতে যাবেন তাই তা আমি চাষ করি না যাক আমারও তো বাগান আছে নাকি থাকতে পারে আমার অজানা হয়তো থাকতে পারে তো যাই হোক আজকে চলুন ঠেলাঠেলিতে চলে যাই কথার প্যাচালে চলে যাব পেয়ারা বাগান নিয়ে দুষ্টু মিষ্টি কথা হবে ডন্ট মাইন্ড এভরি আর জ্ঞানেরও কিছু বিষয় থাকবে চলুন যাওয়া যাক ভাই শুরু থেকে বলছি এই অনেকে মানুষ বলে যে আমি দেখি যে পেয়ারা বাগানে যখন জোন নেয় দশটা বিশটা করে নিয়ে একসাথে ডাল কাটে আবার পিপি যখন মারে মানে যে পলিথিন যখন একসাথে জোন নিয়ে মারে সঠিক নিয়ম কোনটা গুটি মারাটার নিয়ম হচ্ছে মনে করেন যে এই যে এই যে এটার বিষয়ে বলি এখানে একটা মারা আছে একটা মারা নেই এটা এটা মারার উপযোগী হয়ে এসেছে বলে এটা মেরে দেওয়া হয়েছে এটার সাথে যদি এটাও মারা হয় এটা ঝরে পড়ে যাবে তাহলে আমার একদিকে না দুই দিক তিন দিকে ক্ষতি হবে কাগজ আমার টাকা দি কিনা জোন টাকা দিয়ে নেওয়া আমি এত পাঁচ চার মাস পাঁচ মাস ধৈর্য ধরে তৈরি করেছি এটারও একটা বিষয় আছে যেটা মারার উপযোগী সেটাই শুধু মারতে হবে ডাল কাটার বিষয় বলছেন ডাল যেমন এই যে আমার এই যে এই গাছের যে মাথায় যে গলা হয়েছে এই ডালগুলো এখন কেটে দেওয়ার উপযোগী এইটা কেটে দেবো তাই বলি কি আমি যে ছোট ছোট যে ডালগুলো আছে যে ডালগুলো রিনু এসছে আমি কি এগুলো কেটে দেবো দেখেন এখানে কতগুলো গুটি চার পাঁচটা গুটি রয়েছে এখানে দুইটা মারা নেই একটা মারা আছে এটা মোটা হয়ে গেছে বলে এটা মারা এই যে এখানে এটা বেচা মতন হয়েছে এই যেগুলা ছোট যেগুলো এখন মারা হয়নি পর্যায়ক্রমে যে এদিকে আসেন আরো যে দেখেন এখানে এই যে এই একই ডাল একই ডাল এ দেখেন এগুলো মারা এ দেখেন এটা মারা নাই এটা তখন ছোট ছিল এই যে এগুলো ছোট ছিল এগুলো মারা নাই এগুলো আচ্ছা আমি আমি ওটা বলি এগুলো কেন এরকম হয়েছে বলেন তো আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি এটা একটা বড় ফল কয়দিন পরেই বাজার জাতকা হবে তাই তো এটা একদম ছোট ফল হ্যাঁ মানে আবার এই দেখেন এখানে আবার মুকুল নতুন করি নতুন করি আসছে আবার কিছুটাই দেখতেছি দেখেন আপনার পলিথিন পিপি মেরেছেন হুম কেন মেরেছেন কোন কৌশলে মেরেছেন কি সিস্টেমে মেরেছেন এটা পর্যায়ক্রমে ডাল আমি আরেকটু বুঝাই আপনার এই পেয়ারাটার বাজার মন করেন এখন দশ টাকা কেজি একটা পেয়ারা আপনার এই সাইজে আসতে কয় মাস সময় লাগে শীতের সময় লাগে সাড়ে পাঁচ মাস হুম গরমের সময় লাগে সাড়ে চার মাস হুম আমরা কিন্তু ঘরোয়াভাবে আলাপ করছি হ্যাঁ, আর কি শীতের সময় লাগে সাড়ে পাঁচ মাসে একই কারণে শীতের সময় এই পেপারটা হিট হয় না ঠান্ডার কারণে হিট হয় না কাগজটা হিট না হলে পেয়ারাটা ফলবে না আপনি যত মেডিসিনই দেন কোনো কাজ করবে না কাজ করবে না আর গরমের সময় তো মারতে মারতে হিট হয়ে যাবে যার কারণে ওটা কমিয়ে আসে এক মাস দেড় মাস কমিয়ে আসে এই কারণে শীতের সময় ফলের দাম বেশি হয় আর গরমের সময় ফলের দাম কম হয় ওই কারণে যে শর্ট টাইম উঠে আসে বুঝলি আর এটা তো আপনার দীর্ঘদিন এই ফলটা আমার বান্দার এসে প্রায় সাড়ে পাঁচ মাস

পর্যায়ক্রমে ডাল হইলে মোটামুটি কেটে দিলাম দুটো তিনটে কেটে দিয়ে কড়ি চলে আসলো চলে আসলো আসলে এবারে আপনার আবার নতুন করে সাজিয়ে যে কটা হইলো সুন্দর করে তৈরি করে দিলাম আবার ধরেন ফের ডাল কাটার মতন হবে ওইগুলা কাটলে আস্তে আস্তে ধাপে ধাপে গেলে পারে সব সময় বারো মাসের জন্য তেয়ারা পাওয়া যাবে রাইট রাইট বারো মাসের জন্য আপনি তো আপনার মতন করে বললেন এবার আমি আমার মতন করে বলি মানে আমি যেটা পারিছি দেখি আপনার সাথে একমত হয় কিনা মনে করেন এই পেয়ারাটার বাজার দশ টাকা পাঁচ মাস আর আমরা জানি যখন হচ্ছে গিয়ে ফলের উৎপাদন বেশি তখন কিন্তু ফলের দাম মানে যে কোনো ফল নাই সবজি বলেন এভরিথিং জিনিস উৎপাদন বেশি হ্যাঁ। মূল্য কম আমদানি বেশি হলে আর পড়ে যায় হ্যাঁ আর উৎপাদন কম দাম বেশি কিন্তু মার্কেটে চাহিদা থাকে যার কারণে এখন এর ভিতরে আমি কিছু নতুন কৌশল পেয়েছি সেটা হচ্ছে গিয়ে এই যে আপনি বললেন আমি আমু ওর সাথে একটু অ্যাড করি সেটা হচ্ছে গিয়ে এই একটা গাছ তাই না এটা একটা কাণ্ড হ্যাঁ এইখান থেকে আপনি যে যখন কেটেছেন এটা দুটো বের হয়েছে হুম এইখান থেকে আবার দুটো বের হয়েছে এখান থেকে দেখেন এখানে কাটেননি এখানে কিন্তু একটা বের হয়েছে অলরেডি এর মধ্যে থেকে আপনি দুটো শাখা প্রশাখা বের করে দিয়েছেন এটা কিন্তু বের করেননি না এটা আপনি এই গাছটা অনেক বড় হয়ে গেল করে নেওয়ার পরে আপনি যদি একবারে মানে কিছু ফার্মার আছে না হ্যাঁ, যে একবারে জোন নিয়ে ফুল ডাল ছাটাই করে হ্যাঁ। যখন পিপি আসে যখন জোন নিয়ে ফুল পিপি মারা শুরু করে ওটা হচ্ছে কি এক দুবার তারা পেয়ারা নেয় দাম কিন্তু পায় না সেটা লসের সংখ্যা থাকে বেশি বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি যদি এই একটা গাছে আমি যদি তিন চার ভাবে করে কাটিং কাটিংয়ের যে মেন পয়েন্ট আমি বলতে চলেছি মানে উৎপাদনের সাথে একটা বাজারের একটা সমাজত তো থাকেই তারপরেও আপনার যদি একটু চালাকি বুদ্ধি করে মনে করেন কাটিংটা যদি আপনার মনের মতন করে করেন যে আমি একটা গাছে মনে করেন যে সে পাঁচ মন মাল নেবো এক বছরে পাঁচ মন মাল দেবো মানে আমি বোঝানোর জন্য বলছি হ্যাঁ। তাহলে আমি যদি পাঁচ একবারে না নিয়ে ওটা যদি পাঁচ মন মাল আপনি তিন চার কাটিংয়ের মাধ্যমে নেন দেখা যাচ্ছে এই যে এইটা এখনও কিছু হয়নি আমি এখান থেকে এক টেক করে আপনার বোঝাচ্ছি এটা হচ্ছে কি বাজারে যাবে আজকে আট টাকা কেজি দাম তাহলে আপনার এটা লস ঠিক আছে এবার এই যে এই জিনিসটা করে রেখেছেন পিপি মেরেছেন আরো কিছু বাকি আছে এইটার সময় আপনার বাজার উঠতেও পারে হ্যাঁ এটা দেখা যাচ্ছে এইটার সময় মনে করেন যে আপনার অ্যাভেলেবেল অন্য বাগানিদেরও ফল আছে কিন্তু এইটার সময় আপনার নাই এটা যারা এক চটিয়া কাটিং করে যে কাটিং এর যে কৌশলটা আমি যদি এইখানে আমার দুইটা তিনটা ডাল বিভিন্নভাবে কাটিং করি এইখানে ফল আছে ওই ডালে মন করেন যে নাই ওই ডালে কাটিং করব ওই দেশে আপনার করি আসতেছে এটা বিক্রি করতে যাব মানে এই যে চার পাঁচ ধরনের মতো যদি কাটিং করেন তাহলে তো ওই বাজার বাগান মালিক হচ্ছে গিয়ে লসে থাকবে না লসে থাকবে না লাভ হবে এটা আশা করা যায় এই একটা কারণে তো আমি তো একবারে না আমি চার পাঁচ পদে চার পাঁচ বারে পাচ্ছি একটাই লস হলো একটাই লাভ হবে আশা করা যায় দেখা যাচ্ছে পাঁচ মন মাল রেডি হলো দাম পেলেন না হ্যাঁ। কিন্তু ওই পাঁচ মন যদি আপনি চার চার বারে এক মন করে বেছেন একটাই লস হইলো আর একটাই লাভ হইলো এটা তো অবশ্যই হয় না এটা তো হয় তাহলে কিন্তু আপনিও জিতলেন না আমিও জিতলাম না সমানে সমানে গেল হ্যাঁ, তাহলে আপনি যে কাজ করেন আমি করি না মানে আপনার বাগান আছে বাগানে বাগানে যে অভিজ্ঞতা বেড়েছে আপনার নিজের বাগান আছে বলছেন যখন এটা তো অভিজ্ঞতা থাকতে হবে না হলে আপনি এত দূরে কি মিলে না হ্যাঁ, এবার আর হ্যাঁ। একটা জিনিস বলি সানলাইটের যে ব্যাপারটা মানে রোদের হ্যাঁ আপনি বললেন যে আমার এটা হিট হয় না এই জন্য পেয়ারাটা মোটা হয় না আমরা অনেক সময় খেয়াল করেছি আপনার বাগানে দেখি পাই কিনা হম এখানে একটা দেখলাম হিটে পুড়ে যায় সেটা জি জি জি জি জি যেমন ধরেন এই যে স্পটটা হ্যাঁ। হুম এই স্পটটার বিষয়েও কিছু কৌশল আছে এই স্পটগুলো হচ্ছে আপনার মাকড়ের কারণে এসেছে এগুলো হচ্ছে রোদের জন্য হ্যাঁ আপনার মনে করেন একটা হ্যাঁ, চাষ চাষ তো করবেন হ্যাঁ। মনে করেন আপনি একটা মানুষ ওয়েদার চেঞ্জ হবে আপনার রোগ হবে এটা হচ্ছে অরিজিনালি রোগ মাকড়ে নষ্ট করে দেওয়ার কারণে এই পেয়ারা দুটো নষ্ট হয়ে গেছে এটা এই যে সানলাইটের একটা হিটিং একটা জ্বলে যাওয়া পেয়ারা পেয়ারা অনেক সময় এরকমই হয় কিন্তু ওই সময় কিন্তু কাটিং এর একটা বিকল্প আছে ভাই হুম তা তো আছে আপনার গাছ যদি ফুল মন করেন যে কাটিং এ একদম পাতা না থাকে আপনার যে এই সাইজের পেয়ারাগুলো পিপি মেরে রেখেছে ওটা তো জ্বলে যাবে জ্বলে যাবে না হ্যাঁ, ওটা জ্বলে যাবে অনেক কৃষকরা কিন্তু এগুলো বোঝে না বা জানে না চৈত বৈশাখ মাস আসলে পরে গাছের ডাল কাটা যাবে না ওই সময় ডালটা না রাখলে পরে এই যে পেয়ারাগুলো থাকবে এই যে ছোটোগুলা এই যে এইগুলা যেগুলো কাগজ মারা তো ডাইরেক্ট রোদের পরে যাবে তাই না হ্যাঁ, এই তো তাহলে এখানেও মনে করেন আপনার সাথে আমার সাথে পরিষ্কার হয়ে গেল যে ঠিক আছে কথাগুলি হুম আমরা এইভাবেই যে আলোচনাগুলি করছি এটা কিন্তু অন্যান্য যে অনেক কৃষকরা দেখবে তারা অনেকেই না বুঝে বাগান করে কিন্তু লস খায় কিন্তু হুম হ্যাঁ, তা তো বটে লস তো খাবি খায় না হ্যাঁ লস খায় কেন কাটিং এর জন্য লস খাইতে পারে বা পিপি মারার সময় একই সাথে বাগান করা একই দিনে একই সময় একই মাসে আমি মাল বেচা কিনা করছি সে অথচ বাগানে মাল পাচ্ছে না তার ট্রিটমেন্টে ভুল আছে তার কীটনাশকে ভুল আছে তার জমি তৈরি করায় ভুল আছে তার ডাল কাটায় ভুল আছে মেন তো হচ্ছে কীটনাশকটা যদি ঠিক মতন প্রয়োগ করা যায় আর ডালটা সময় বুঝে মাস চুক্তি হিসাবে ডাল কাটতে হবে আচ্ছা এখানে আমি আপনার একটা প্রশ্ন করি এখানে আমি একটা প্রশ্ন করি যখন এলাকে আপনি কীটনাশকের কথা বললেন সেটা হচ্ছে গিয়ে এই যে এটা আপনার হচ্ছে গিয়ে কড়ি চলে আসছে কয়েক কিছুদিনের ভিতরে এটা কিন্তু ফুল ফুটবে ফ্লাওয়ার হ্যাঁ। স্টার্ট হবে স্টার্ট হ্যাঁ। হওয়ার পরে এটা কিন্তু ফুটান্ত অবস্থা থাকবে হ্যাঁ। আপনি স্প্রেটা করেন কোন সময় আমার স্প্রেটা হবে হচ্ছে ফুটে ফোটার আগ দিয়ে দুটো সাইডে দুটো সাইডে গাছে ফুল ফুটেছে আমি দেখতে পাচ্ছি যে ফুল ফুটছে এই সময় কীটনাশকটা প্রয়োগ করতে হবে ফুটে গেলে কেন করবেন না ফুটে গেলে পরে ওই ওই জায়গাটায় আর কোনো ভ্রমর বসবে না আর ভ্রমণ না বসার কারণে কড়িটা দাঁড়াবে না এই একটা এই একটা আরেকটা কিন্তু আরেকটা আছে আমি সেটা আপনাকে বলছি যখন স্প্রে করব পানির তো একটা প্রেসার আছে রাইট ওই প্রেসারটা যখন লাগবে এই ফুলটায় আঘাত পাবে হ্যাঁ শরীফুল ভাই মিলে গেল ওই মহরটা ঝরে যাওয়ার সম্ভাবনা একশোর এর ভিতরে 95% হ্যাঁ তার মানে এখানে আপনি কৃষকদের কি বলতে চাচ্ছেন যে যখন ফুটন্ত অবস্থায় আপনি ওষুধই যদি না দেন মন করেন আমি ওষুধ দিব না হ্যাঁ। এমনি সাদা পানও মারলে মেশিং এর একটা স্পিড আছে হ্যাঁ, এই স্পিডের কারণে ফুটন্ত ফুলের গুলো কিন্তু পাপড়ি গুলো কিন্তু হ্যাঁ, নরম হয়ে থাকে যখন যাবে তখন কিন্তু এটা হচ্ছে কি আপনার পড়ে যাবে ঝরে যাবে দারুণ একটা এখানেও কিন্তু একটা নলেজ আসলো তো এই না হলে তো আপনার ওগুলো ঝরে গেলে আপনার যে পুরো আবার একটা মার খেয়ে গেল হ্যাঁ, ওখানে ওর তো একটা চালান মার খেয়ে গেল একটা ডাল কাটার পরে মাল আস্তে আস্তে আপনার গড়ে সরে ধরেন গড়ে এই ডালটা কেটে তৈরি হয়ে মাল আস্তে আস্তে চার এক দেড় মাস সময় নেয় রিনু আসতে হুম আসেন আর একটু আগে আসলে পরে দেখেন এর তো বাগানের মধ্যে নড়ার পরিস্থিতি নেই খুব সাবধানে ভাই ডাল ভাঙে না ডালে সব ফল আছে তাই তো প্রত্যেকটা ফল যাই হোক আমরা তো জঙ্গলে ঘুরি ভিডিওটা সব হচ্ছে গিয়ে সব ইয়ে করেছে হুম হুম হুম আসেন আসেন এগুলো দেখান কি বলবো দর্শক এত পরিমাণ আল্লাহ তালা ফলন দিয়েছে বাগানটায় দেয়ার মালিক আল্লাহ এটা মেনে নিতে হবে কি বলছে দেখেন প্রত্যেকটা গাছে বেচা মতন কাগজ মারা কাগজ মারা যাবে যে একটা ডালের ভিতরে কত রকম সিস্টেম দেখো এই সিস্টেমগুলোই আমি বাগান কৃষকদের জানাতে চাচ্ছি এটাই হলো মেসেজ এই যে এগুলা ফের মারা যাবে যেগুলা মেরিছি এগুলা রাখা আছে আবার এই যে মাথায় নতুন ফুল জালে যে করিনি চলে এসেছে এগুলো আষাঢ়ে চলে যাবে এগুলো তার প্রয়োজন নেই আস্তে আস্তে গাছও তিন চার পাঁচবারে ডাল কাটলে পারে বা ভাগে ভাগে ডাল কাটলে পারে গাছও ভালো থাকে অল্প অল্প মাল নিলে পারে এখানে একটা কারণ আছে সেটা কিন্তু বললেন না কোনটা এই যে তিন চার কিস্তিতে নেওয়ার পরে আপনার গাছটা ভালো হবে হ্যাঁ, হ্যাঁ বেঁচে থাকবে প্রেসারের কারণে কিছু প্রবলেম হয় সেটা ভুলে যাচ্ছেন আমি কি বলে দেবো হ্যাঁ, আপনার কিন্তু এই যে রশিটা দেখেছেন হ্যাঁ এটা তো এই কারণে লাগাইছেন অনেক সময় এই ডালটা ভেঙে যেতে পারে হ্যাঁ ডালটা ভেঙে যাচ্ছে যে ফুটো দিয়েছি প্রত্যেকটা ডালে ডালে ফুটো দেওয়া হচ্ছে এই যে এতটুকু একটা ডালে আপনি দেখান এতটুকু একটা ডালে কিভাবে এগুলো ভর রাখবে একটা পেয়ারার ওজন হবে তিন চারশো গ্রাম ওজন হবে কিভাবে রাখবে তো ডালে এখনই ভেঙে যাওয়ার মুখে চলে এসেছে এইখান থেকে কিছু ঝরবে কিছু নষ্ট হবে এই ডালটা একটা খুঁটো দিতে হবে এই যে বান্দা হচ্ছে বেন দিছি ফুটো তৈরি করা দেখেন এই যে এগুলো দেখেন এই যে এইসব ডালগুলা দেখেন পেয়ারার পরে এটা ভেঙে গিয়েছে এই যে এই যে এই যে কথাই ভেঙে গিয়েছে মানে এত পরিমাণ এটা পেয়ারা আসছিল অলরেডি বড় সাইজের একটা আছে ছিঁড়েছে আবার এই যে এখান থেকে ইয়ে নিয়েছে এইখানে একটা বড় পেয়ারা আছে এই সাইডেও আছে যে সাইডে এখানেও কিন্তু আছে যে ভেঙে সব ছিল এগুলো তো আপনার এত অভিজ্ঞতা কিন্তু আপনি সময় দেন না বলে এই ঘটনাটা ঘটেছে একবারে চাপ সৃষ্টি হয়ে গিয়েছে ভাই হুম হুম হুম সময় নাই একবারে পরিপূর্ণভাবে চাপ পড়ে আমি এই যে এই ডগাটা কাটার উপযোগী হ্যাঁ, কিন্তু এটা কাটা হয়নি এইটাই হচ্ছে কি লজিক এইগুলাই দেখেন চলে এসেছে একদম সাজারু কাটার মতন করে চলে এসেছে আর এইটা কিন্তু কাটা হয়নি এইটা হচ্ছে লজিক এ যখন দিবে এ তখন অফ এ যখন দিবে এ তখন অফ যাই হোক শরীফুল ভাই খুব ভালো লাগলো কথা বলে নিচটা সৌন্দর্য মাটিরও বাগানের চাষের বাগানটা সবসময় আগাছা মুক্ত রাখতে হবে এটা হচ্ছে সার সারটা দিলে এবার পরিপূর্ণ কাজে লাগবে খাতে পারবে এটা এটারও প্রয়োজন আছে আগাছা মুক্ত যত রাখা যায় বাগানটা যত আগাছা মুক্ত রাখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন আমি অনেক বাগানে ঘুরেছি এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখিনি তো এখানে একটা কথা আছে শরীফুল ভাই সেটা কি জানেন আপনি বাগান অনেক করেন হজবরল করলে হবে না মানুষের বিশ বিঘে তিরিশ বিঘে আছে কিন্তু যত্ন নিতে পারে না তখন বলে আমার বাগানে লস লস শব্দটা কার কার জন্য হয় আমি দশ বিক্রি করে ঠেকাতে পারবো না হ্যাঁ ব্যর্থ মানুষের জন্য আমার ওই দোকানে চায়ের দোকানে বসে গল্প দিলে হবে না যে আমার মাঠে দশ বিঘি বাগান আছে হুম ভাই